কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পলো কার আসে না কথা মুখে হো কাজল কাল সে যখনই আমার দেখে পড়ে না চোখেতে পলো কার আসে না কথা মুখে তার চলে যাওয়া ফিরে একটু যাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি মনে কে চায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে ওগো তোমার মিষ্টি হাসি কবে জানবে তুমি কবে বলবো আমি কেউ আছে গো তোমার যার ছবি মনে কে যায় যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি মনে কে চায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার যার ছবি মনে কে